আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সুরা আন নাসের নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আউজুবিল্লাহিমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহের সাহায্য ও বিজয় আসবে এই সুরাটি তখন নাজিল হয়েছিল যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবন ও নবুয়তের শেষ সময় পৌঁছে গিয়ে মক্কা বিজয় করে ফেলেছিলেন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহের দিনে দাখিল হতে দেখবে তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যে মানুষ ঝাঁকে ঝাঁকে ও দলে দলে মক্কার দিকে আসা শুরু করেছিল আর তারা এই ধর্মের সত্যতা যাচাই করে কনভিন্সড হতে পারলে তারা তাদের নিজেদের এলাকা বা দেশে ফিরে গিয়ে তাদের নিজেদের লোকজনদেরকে মুসলিম হতে সাহায্য করা শুরু করে দিয়েছিল فسبح بحمد ربك তখন তুমি তোমার রবের প্রশংসা ঘোষণা করে তার কাছে ক্ষমা চাও কারণ তিনি তওবা কবুলকারী আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাহায্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ইসলামের বিজয় হয়ে যাওয়ার পর আমাদের বেশি বেশি তবা ও ইস্তেকফার শুরু করা উচিত আমাদের অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে তবা ও ইস্তেকফার আসলে একই কিন্তু এই দুইটি শব্দের একই অর্থ হলে কোরআনের এই একই আয়াতে এগুলোকে আলাদাভাবে উল্লেখ করা হতো না আমাদেরকে সর্বপ্রথম ইস্তেকফার এবং তবাহ এর মধ্যে পার্থক্য বুঝতে হবে সহজভাবে বলতে গেলে ইস্তেকফার হলো আমাদের গুনাহের জন্য আল্লাহ সুবাহর কাছ থেকে ক্ষমা চাওয়া বা মাগফেরাত কামনা করা গুনাহ আসলে মানুষকে আল্লাহের থেকে দূরে ঠেলে দেয় আর তবা এর আক্ষরিক অর্থ হলো আল্লাহের কাছে ফিরে আসা তাই তবা হলো অনুতপ্ত হয়ে ইস্তেকফারের সাহায্যে ক্ষমা প্রার্থনা করে পাপটি পুনরায় আর কখনো না করার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আল্লাহ সুবাহকে অমান্য না করার সিদ্ধান্ত নিয়ে তার পথে ফিরে আসা আশা করি এই সুরাটির সাহায্যে আপনি তবাহ ও ইস্তেকফারের মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ